কই কেউই তো নেই কেউ কি লাইফে আছো নাকি সবাই ঘুমোচ্ছো কেউ কি আছো লাইফে এত কষ্ট করে এলাম লাইফে তা না কেউ আসছে না লাইফে আসলাম তবুও কলেজ ফাঁকি দিয়ে অ্যাকচুয়ালি কলেজ ক্লাস করছি না আমরা ঘরের পেছনে বসে আছি লুকিয়ে কেউই নেই গল্প করে যাচ্ছি আমরা দুজনে বসে আছি আচ্ছা ঠিক আছে কোনো চাপ নেই অভিজিৎ সানিক নাকি লিখেছে হাই হাই প্রবীর সরকার খুব মিষ্টি লাগছে গো thank you thank you thank you thank you রাত লেগেছে ও তুমি ও থ্যাংক ইউ কি মনোজ কুমার লাগো আমি ইচ্ছে কি করেছে কি কি করেছে ইগো আমি ইচ্ছে করে কি লিখেছি ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা, Abhijit Ghosh hi Piku Saha how are you fine I fine fine okay ধরে তুমি কিছু মনে করো না আমরা কলেজ ফাঁকি দিয়ে চুপচাপ আজকে লাইফে এসেছি ঠিক আছে আমি তো দিদি আছে আমার কেমন আছো কেমন আছো তোমরা পাপুর বর্মন হ্যালো তুমি ধরো পিলি এমন জায়গায় আমরা বসেছি এই দেখো আমাদের কলেজ কলেজের পেছনে আমাদের সাথে কেউই নেই ঠিক আছে আমরা ক্লাস করতে এসেছি কিন্তু ক্লাস আমাদের এত বোরিং লাগছে এত বোরিং লাগছে যে আমরা লরির পেছনে লুকিয়ে আছি ভালো তাপস বর্মন ভালো পিকু সাহা কি ট্রাক নেই নেই পেছনে গেছো হ্যাঁ হ্যাঁ গো কি দেখো ট্রাকের পেছনে কি লিখেছে পুজো বেবি কল তো করো মনোজ কুমার বাবা বেবি কবে থেকে বললাম আমরা এখন বেবি নেই আমরা এখন ইয়ো বেবি হয়ে গেছি ইয়ো বেবি ইয়ো বেবি হয়ে গেছি আচ্ছা, কলেজ বাং হ্যাঁ কলেজ বাং করেছি ক্লাস ক্লাস কিছু করছি না ইচ্ছে হচ্ছে না সেই স্যারের বক বক বক বক শুনতে শুনতে পাগল হয়ে গেলাম বিশ্বজিৎ দাস লাঞ্চ হলো হ্যাঁ লাঞ্চ করেছি ক্যান্টিনে how are you fine Puja আমাকে চিনতে পারলে শিবপ্রসাদ শিবপ্রসাদ প্রকাশী নাকি না চিনতে পারলাম করার কি আছে লাইফে এসেছি তবু মেসেঞ্জারে এসএমএস করছে কি এটা শাহ নাকি so sweet too thank you Nilam Sur অনেক কেউ জায়গা ছিল না অন্য কোনো জায়গায় ছিল না এই জন্য ট্রাকের পিছনে লুকিয়ে আছে যাতে স্যারেরা না দেখতে পায় আর কি বলো তো অ্যাকচুয়ালি রৌদ্র তো ভীষণ তো ওই জন্য ভাবলাম এখানে একটু জায়গাটা ভালো আছে দুজন থেকে কি করবে হাসবো আমরা দরকারই নেই ওকে আর কাউকে দরকার কোনো কাউকে দরকার নেই কাউকে দরকার নেই আমি মালদাতে তোমার সাথে হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ অ্যাকচুয়ালি কি বলো তোমার টিপটা ভালো করে সরি বাবু অ্যাকচুয়ালি এটা আমার টিপ নয় ঠিক আছে আমি হারিয়ে যাব বলে আমার মা এটা ছোটবেলাতে দিয়েছিল তো ওই জন্য স্টাইল ওটা স্টাইল এখনকার যুগে স্টাইল ওইটা এটা বিউটি স্পট টিপ নয় আর আছে অরূপ রয় হাই হ্যালো রোহিত কোনো দরকার নেই কোনো দরকার কিসের কোনো দরকার নেই কি বলছে নির্মল সুর তালে একা কি করবে একা কি করবো দুজনে মিলে কিনা গপ্প তো মারছি তোমাদের সাথে বসে আছি পাপন মন্ডল এটা মালদার কোনো প্লেস মালদা না এটা গঙ্গারামপুর মালদা নয় ইকবাল হোসেন দুজনকে দারুণ লাগছে না থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো তো তোমরা দুজন বিয়ে করে বিয়ে করে ছেলে পাচ্ছি না আরে ইয়ার দেখো একটা কথা বলবো আমরা দুজন খুব ভালো ফ্রেন্ড ঠিক আছে ফ্রেন্ড কাম সিস্টার বাট আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নয় যে বিয়ে করে নেবো কি লজ্জার বিষয় বিয়ে করে নিতে বললো হায় রে Biswajit Roy nice nice thank you Chandan Sainik নাকি দারুণ লাগছে দুজনকে thank you thank you Chandan Manoj Kumar কি কি আবার কি বিশ্বজিৎ রয় নাইস জোড়ি thank you thank you obviously জোড়ি শুধু কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয় সেটা না সিস্টার সিস্টার জোড়ি হয় ফ্রেন্ডস জোড়ি হয় সো আমরা ফ্রেন্ড নির্মল সুর নির্মল সুর কি তালে যাব কি টাইম পাস করতে দরকারই নেই কোনো প্রয়োজন নেই অ্যাকচুয়ালি আমরা দুজন দুজনে এত কোম্পানিতে ভালো যে আমাদের আর কাউকে দরকার নেই দেখো বাবু মনোজ বাবু বাবু বাবু বাবু বলতে এটা একটা গান করে একটা গান করো কি গান করতে বলছে ও গড আমরা তো সিঙ্গার নই গান করব কি করে কি একটা গান করেই দেই তাহলে ঠিক আছে তুই গান না আমার গান ভালো লাগে না কি গান করবো বলো তো বুঝবি তু বন যা মেরি মেল দুঙ্গা সত্যি তোমার লিপস্টিকটা খুবই ভালো কার লিপস্টিক বুঝলাম না কার কার লিপস্টিকের কথা বলছো কে বলছে এটা অভিরূপ অভি সৌভিক সাহা কি সব বলছে কার লিপস্টিকের কথা বলছো তুমি ফোটন শেখ তুমি তো ডান্সার কে ডান্সার হ্যাঁ ডান্সার তো কে ডান্সার কি মানুষ হয় না নাকি কে করো করো রনি ফল হ্যাঁ। তোমরা দুজন বসে কি করছো আমরা দুজন বসে আড্ডা মারছি ক্লাস বাং করেছি ঠিক আছে আজকে ক্লাস করতে ইচ্ছে নেই অভিরূপ ববি তোমার ফ্রেন্ড রে তোমার ফ্রেন্ড তোমার ফ্রেন্ড আমি হবে কেউ শ্রীকান্ত দাস কত মেকআপ করেছো বেশি কোনো মেকআপই করিনি গেছে লিপস্টিকটা দিয়েছি এটা মেকআপ আমরা কোনো ন্যাচারাল বিউটি আমরা ন্যাচারালি বিউটি আমরা মেকআপ করি না দেখতে পাচ্ছেন না মেকআপ করি না বিউটি স্পট বোঝা যাচ্ছে হ্যাঁ মেকআপ করলে বিউটি স্পট বোঝা যেত না অ্যাকচুয়ালি ওকে একটু বেশি ফর্সা লাগছে তো ওই জন্য বলছে মেকআপ করেছে ও অ্যাকচুয়ালি ছোট থেকে এত ফর্সা তো ওই জন্য ওকে মনে হয় বিউটি বাবা আমি ফর্সা আমি জানতাম না ইয়েস তুমি অভিরূপ অভি ইয়েস তুমি বিধান সরকার কোথায় বসে আছো আমরা মাঠের মাঝখানে মাঠের মাঝে মানে কলেজের পেছনে নো মেকআপ এটা বেঙ্গলি রাইট রাইট এটা কেবল Abhirup Abhi thank you thank you আমাদের সাপোর্ট করার জন্য ওকে টাটা বাই এনজয় করো হ্যাঁ হ্যাঁ এনজয় হ্যাঁ, করবো অবশ্যই কি করবো বলো কলেজ ক্লাস ফাঁকিতে বসে আছি ছোটন শেখ বাং করেছো কেন আরে বাং করবো না স্যারের প্যাক প্যাক প্যাক প্যাক ঝ্যাক ঝ্যাক ঝ্যাক ঝ্যাক শুনতে ইচ্ছে করছিল না তোমাদের দুজনকে দেখতে খুব সুন্দর লাগছে Roni Paul thank you Roni thank you Roni first time লাইফে এলাম আমরা এর আগে কখনো লাইফে আসিনি জানি না কীভাবে কি মেনটেন করতে হবে ম্যানেজ করতে হবে কি বলতে হবে ভুলভাল বকেই যাচ্ছি বকেই যাচ্ছি ছোটন শেখো খুব ভালো করেছো হ্যাঁ, অরূপ রয় সো কিউ so cutie thank you Arup Manoj love you love you too কাকু লাভ ইউ টু কাকু Manoj Kumar love you too কাকু আকাশ আকাশ তোমার nice thank you thank you Akash একটা গান করো শুনি তুই গান কর না শুনি আমরা আচ্ছা আমরা তো গান করতে পারি না তোমরা শুনতে শোনাও তোমার ভয়েসটা শুনতে দারুণ লাগছে কার ভয়েস অভিরূপ অভি কার ভয়েসের কথা বলছো তোমার ভয়েসের কথা বলছো মনে হয় আরে ও হলো একই ব্যাপার কোনো চাপ নেই ফার্স্ট টাইম সব কিছুতেই প্রবলেম হয় ছোটন শেখ রাইট বাট আমাদের কোনো প্রবলেম হচ্ছে না love you three Abhirup Abhi love you three বলছে আজও আচ্ছা ঠিক আছে কোনো চাপ নেই লাভ ইউ বললে যে লাভ হয়ে যায় সেটা না লাভ ইউ বলতে পারে আমরা যেমন অনেককে লাভ ইউ বলি তার মানে এটা নয় যে আমরা লাভ করেছি দেখি এটা কি বিউটি গার্লস নামটা কি জানে বোঝা যাচ্ছে না কাকু নয় মনোজ কুমার কাকু না তো কাকু সেটা কি আপনি তাপস সাহা দারুণ লাগছে thank you Tapas Rohit nice violins আমরা কি ভায়োলিন্স করছি হ্যাঁ, আমি করলে তুমি শুনতে পারবে না আচ্ছা লিখে দাও কমেন্টে লিখে আচ্ছা, দাও করতে তো পারো বিশ্বজিৎ রয় তোমার ফ্রেন্ডটার নাম কি রিকোয়েস্ট কেউ কোনো বাজে কমেন্টস করবে না কেমন আমরা ফার্স্ট দেখো কি বলেছে এখানে তোমরা বাজে কোনো কমেন্ট করবে না বিশ্বজিৎ রায় তোমার ফ্রেন্ডের ফ্রেন্ডটার নাম কি সানু কি করছো বসে বসে আড্ডা মারছি পূজা ভালো আছো চিনতে পারলে ছোটন শেখ তোমার হ্যাঁ, কপাল এই মনোজ কুমার সবসময় কি করছে তোমার কপালের টিপটা সরে গেছে ওটা টিপ না ওটা বাবু এটা টিপ নয় এটা আমার বিউটি স্পট এটা না থাকলে আমাকে আমার মা বাবা খুঁজে পায় না হ্যাঁ ছোটবেলায় লাগিয়ে দিয়েছে আকাশ সরকার আমার পালা যায় শ্বাস বলাতে এই গানটা করো আমরা কি লিখেছে আমার বলা যায় ও আমার বলা যায় গানটা সংস্কৃতি শুনে সবাই শুনবে অভিরূপ ও সুন্দরী তোমার নাম কি বলবো না আমার নাম কেন আমার নাম কি বলবো হ্যাঁ দুজন ভূত নিয়ে আর পেতনি বসে আছি ভেরি নাইস থ্যাংক ইউ সম্রাট রয় কলেজে কি করছো কলেজে ক্লাস করতে এসেছিলাম কিন্তু এত বোরিং লাগছে দিয়ে লাইফে চলে এলাম তাপস সাহা পূজা তোমার ফ্রেন্ডটা খুব মিষ্টি শিলিগুড়ি নিয়ে আসো thank you thank you Tapas নিয়ে আসবো ওয়াহিদ আলী ঘুরতেও নিয়ে যাবো disco Wahid Ali is so sweet thank you Rohit গান নেবে নাকি গান শুনবে হ্যাঁ অবশ্যই সানু রয় এটা কোন পাড়া কোন পাড়া না এটা কলেজ পাড়া আরে এটা পাড়া না আমরা কলেজ ছোটন শেখ আরে সুন্দরী দের কাছে চারজন ডান্স করতে গিয়েছিলাম মনে পড়লো সুধীরদার কাছে সুধীরদাকে সরি আর অ্যাকচুয়ালি দেখো সবাইকে মনে রাখা তো অত সম্ভব নয় হয়তো তোমার মনে আছে বাট আমি মনে করতে পারছি না সরি হ্যাঁ লুকিং ভেরি বিউটিফুল মনে শাহ থ্যাংক ইউ তোমার তিলটা খুব সুন্দর মৌ থ্যাংক ইউ বিশ্বাস ইকু সাহা পূজা চুপ কেন পূজা দি কথা বল আমি তখন থেকে বকবক করছি অ্যাকচুয়ালি আমার চুপ থাকতে বেশি ভালো লাগে আমি বেশি কথা বলি না বলছো তো তাছাড়া আমার চটপটি সিস্টার তোমরা কোন ইয়ারে পড়ো ফার্স্ট ইয়ার আমি ফার্স্ট ইয়ার আর থার্ড ইয়ার আমি ফার্স্ট ইয়ারে ফার্স্ট ইয়ারে ভর্তি হই ফার্স্ট ইয়ারে ভর্তি কলেজ বাং করতে শুরু না দেখতে হবে ট্যালেন্ট কত আমার আমি এর আগে কলেজ অফ ফার্স্ট ওর পাল্লাতে পড়ে you are very cute Abhirup Abhi Chhoton Sheikh তোমার ডান্স টিচার কে তমাল মুখার্জি ক্লাস ফাঁকি না দিয়ে ক্লাসে যা উফ ক্লাসে যাবো না জন্যই তো এলাম লাইফে মীর শাহিদ আকাশ সরকার লিখেছে আমার বেলা চাই গানটা শুনতে পারি না গানটা মনে নেই আমাদের মনে নেই তার থেকে বড় কথা আমাদের যে গলা না বিপ্লব শর্মা হাই শুরু করি তোমাকে ভাই বলেছে Biplab Sharma cuteness overload hello Tapas Shah cuteness overload thank you hi Biplab miss you Biplab তোকে খুব মিস করছি বিপ্লব তোকে খুব মিস করছি দেখতে ওই লোকটা চেয়ার থেকে উঠে চলে আসলো পিকু শাহ পূজার মন খারাপ আছে এনি প্রবলেম মন খারাপ নেই মন খারাপ থোড়ি না লাইফে আসতাম সৌরভ সরকার কেমন আছো তোমরা ভালো আছি বাবাই বাবাই মনোজ কলেজের পেছনের মাঠে কি এটা বলছে কি করছো কি আবার করবো আলাই বেশি করছো তুমি ডেলি লাইফে আসো না তোমাকে দেখে খুব ভালো লাগছে ও বাবা ওয়াহিদ আচ্ছা, বিউটি একটা ভালো গান শোনাও ভালো গান গানই তো পারি না গান এই বাবা গান নিয়ে রিকোয়েস্ট করো মৌসুমি এইটার নাম কি মৌসুমি এটা নাম আমার নাম হ্যাঁ ওর নাম ওর নাম কি বলো তো ওর নাম হচ্ছে কি নাম বিপ্লব শর্মা বিপ্লব শর্মা কি লিখেছে এটা খুব মজা করছিস তাই না হ্যাঁ রে বিপ্লব খুব মজা রে বাবু খুব মজা করছি কি বল কলেজ ফাঁকি দিয়ে কলেজ কলেজ নাম কি তোমাদের ভিডিও দেখে আর আমার জ্বর কমে গেল এই তাপস এরকম বলবে না না কিন্তু আমি গিয়ে তোমার গলা চিপে ধরবো তোমার এমনি জ্বর চলে আসবে গিয়ে গিয়ে দেখো না খারাপ লাগবে না আরে গানটা তো মনেই নেই তো কি গাইবো সৌরভ সরকার তোমার দুপুরে খেয়ে বসেছো তো হ্যাঁ, হ্যাঁ অবশ্যই খেয়ে নিয়েছি হ্যাঁ, আর এই জাস্ট ক্যান্টিনে একটু হালকা টিফিন করে এসে বসলাম পিকুষা পূজা আইস পূজা আইস সেটাই বলছে আই থিঙ্ক সো তোমার চোখটা সেটাই বলছে যে তুমি প্রবলেমে আছো এই কিছু বলছে আমি তো রাজা পেয়েছি না আমি একদম ঠিক আছি আকাশ দাসকে কে পারো তাহলে আমার ঘুমোতে ভীষণ পছন্দ করি রনি পল তোমার নামটা কি ঘুমোচ্ছে না হ্যালো ফ্রেন্ড যাই হোক আমার কে একজন বললে আমার চোখ দেখে কিছু মনে হচ্ছে আমি ঘুমোতে খুব পছন্দ করি তো ইয়ে, মা কি লিখেছে দেখো কি লিখেছে স্বপন ঘোষ তোরা খুব পেকে গেছিস এই দি মার খাবে কিন্তু স্বপন ঘোষের মিসেস মিস্টার সমৃতা ঘোষ গো তুমি এত করছো এই দি মিস ইউ রাঙ্কি তোর যে কি এটা সম্রাট রয় রাঙ্কি আবার কি তোর যে বাবা হা হা নাম যে কি লাগে কে জানে ও সুন্দরী তোমার স্মাইলটা খুব ভালো অবভিয়াসলি সুন্দরী যেহেতু বলেছে স্মাইল যদি ভালো না হয় তাহলে কি হবে বলো স্মাইলও ভালো রাখতে হবে সৌরভ সর্দার লিখেছে পূজা তোমার কিন্তু আমার ক্রাশ <laughs> তুমি কিন্তু আমার ক্রাশ ও মাই গড বুঝো তো তুমি বুঝি না তাপস্যা মৌ মৌকে তো এটা মামা পিকু সাহা তাই ঘুম তাই ঘুম কাটানো ভালো আইডিয়া তো লাইফে সেটাই বলছো তুমি স্বপন ঘোষ লিখেছে কি করতে কলেজে গেছিস বলো কি করতে এসছো দিদি একটু কাজ ছিল ওই জন্য এসছি কিন্তু ক্লাস করতে ভালো লাগছে না ওই জন্য বসে আছি মাঠে মনসা মনে হচ্ছে দুজনই ড্রিঙ্ক করে আছে অবশ্যই ড্রিঙ্ক করে আসে মানুষ মনে ড্রিঙ্কস করেছি সব বলছে এত অ্যাকচুয়ালি কি দেখে কি তাই মনে হয় মনে হচ্ছে ড্রিঙ্কস করেছি ফুল অ্যান্ড পারফেক্ট বসে আছি তা বলে ড্রিঙ্ক করেছি একটা প্রবলেম যেটা হচ্ছে দুপুরবেলা তো ঘুমে প্রবলেম হচ্ছে কি রিঙ্কি তোকে কোন দিন আমি কলেজে দেখতে পাই না তো সম্রাট তোকে আমি কোনোদিন কলেজে দেখি ও কি করে দেখতে পাবো কিন্তু কলেজেই আসি না বাড়িতেই ঘুমোই বসে থেকে জয়ন্ত রয় মমতা পিসির মতো ভূতনি লাগছে পলাশ জয়ন্ত রয় মাই oh কি বলছে এটা মৌ তোমার হেভি লাগছে থ্যাংক ইউ বিশ্বাস পূজার চশমা কোথায় আচ্ছা, খুলে রেখে বাড়িতে স্বপন ঘোষ বাড়ি যেতে বলছে স্বপন ঘোষ বাড়ি যা এই স্বপন ঘোষ এই সমৃতা ঘোষ বাড়ি যাবো পরে পূজাকে দেখতে মনে হচ্ছে যে ড্রিঙ্ক করে এসেছে ডোন্ট মাইন্ড প্লিজ তোমাকে দেখে মনে হচ্ছে ড্রিঙ্ক করে এসেছে হ্যাঁ, কপা করেছি করেছি তো ওই জন্য তো লাইভে এসেছি সৌরভ সর্দার যে পূজা তুমি এমন ক্যান কেন আবার কি হোয়াট ক্যান হোয়াট ক্যান আমি জানতারা কি কপালে তিল নাকি মাছি কিস্তি খাওয়ার ইচ্ছা হয়েছে কিস্তি খাওয়ার না ইচ্ছা হলে বারবার একই কোয়েশ্চেন করিস না জয়ন্ত রোহিত লিখেছে কি কল তাপস সাহা বার পার্টি হয়েছে নাকি আজ তোমাদের আমাদেরকে দেখে তাই মনে হয় বার পার্টি করি আমরা আজব লোক তো ধরে কেড়িয়ে দেবো একবারে এই ফ্রেন্ডস তোমাদের প্রথমে বলেছি কেউ বাজে কমেন্টস করবে না ঠিক আছে কারণ আমরা চাই না ফেসবুকে মানে লাইভে এসে কাউকে বাজে কোনো কমেন্টস করতে আর আমাদের রূপগুলো তোরা দেখিস নি তোদেরকে দেখাতেও চাই না ঠিক আছে সো তোমরা বাজে কমেন্টস কেউ করবে না প্লিজ ঠিক আছে পলাশ লাভ লিখেছে hi you believe me you are sweet কাকে যে কি you are sweet Samrita Ghosh লিখেছে মার খেয়েছিস না রে দি মার খাইনি খাবো এবার মারবি চলে যায় মারতে আমার হাত তো লাগবে বাবা লাগছে মনোজ কুমার তোমার কলেজে কি বিড়ি কি বিড়ি খেতে ইচ্ছে করে আমার বন্ধু বলছে থ্যাংক ইউ পাগলি বলার জন্য কেউ তো পাগলি ভালোবেসে পাগলি বলেই আমাকে পাগলি বলে আমি ভীষণ খুশি হই সবাই দেখছে বাট ভালো করে বলো জানি কি ভালো করে বলবো কি ভালো করে বলবো কি ভালো করে বলবো ও আচ্ছা ভালো করে বলবো আচ্ছা ভুলেই গেছিলাম ভালো করে বলতে পিয়ুষ হাই পিয়ুষ ভালো কোথায় যাচ্ছ তুমি পিকুষা এটা কোন কলেজ নাম কি পিউষ বাবা পিউষ কি লিখেছে এটা পিকু সাহা লিখেছে এটা কোন কলেজ নাম কি কলেজটা দেখাতে পারি কিন্তু নামটা বলবো না সবাইকে টপ সিক্রেট এই দেখ কলেজ টিং ওই দেখ সবাই বাড়ি চলে যাচ্ছে আমরা এখানে কি করছি হ্যাঁ দেখা আর কি বলছে কই তোমার নাম কি পূজা না ইউ ও আমার নাম আমার নাম ওর নাম পিঙ্কি আমার নাম ভুলে গেছি সৌরভ সর্দার পূজা তুমি ইনবক্সে সিন করো না কেন টাইম পাই না তাই সিন করে না টাইম পাই না ওই জন্য কলেজটা স্টুডেন্টে কলেজে স্টুডেন্ট হিসেবে ক্লাস করছি আমরা তো এখানে বসে আড্ডা হ্যাঁ মারছি হ্যাঁ फ्रेंड्स তোমাদেরকে একটা কথা বলছি যেটা হচ্ছে আমি মেসেঞ্জারে খুব কম যাই ঠিক আছে তোমরা মেসেজ করো অনেকে দেখি অনেক টেরা টেরা মেসেজ করো যে আমার বেশ অ্যাটিটিউড এটা ওটা সেটা নয় অ্যাকচুয়ালি আমি মেসেঞ্জারে খুব কম যাই ঠিক আছে মেসেজ করলে খুব কম দেখি সো এটা নিয়ে কেউ বলবে না যে আমার অ্যাটিটিউড আছে বা আমি অহংকারী এরম কিছু ভেবে আমি ম্যাসেঞ্জারে গিয়ে হ্যাঁ, সমৃতা ঘোষ বারবার কল করবে না অনলাইনে ডিস্টার্ব হচ্ছে আমাদের বিশেষ মো তোমাকে হট লাগছে বল হট লাগছে থ্যাংক ইউ বলে ইউ হট সবাই বাড়ি চলে যাচ্ছে বলছে তোমরা বাড়ি চলে যাও কাল আবার আসতে হবে কালকে আসবো না তো আমরা ওই জন্য আজকে চলে এসেছি পলাশ লাভ বাট আমার নাম পলাশ আমার নাম আমার রিঙ্কি সরকার ঠিক আছে কিন্তু ফেসবুকে কেউ পাবে না ফেসবুক লোক হয়ে বসে আছে এই ছিলাম এখন আমিও বাড়ি যাই ও আমাদের পাশেই ছিল মনে বাড়ি চলে গেল আচ্ছা, বাড়ি যাও আচ্ছা, নিজের নাম বলতে আমার নাম আমার নাম বলতেও গর্ব হয় কিন্তু আমি আমার নাম এই কারণে বললাম না কারণ কি আমার ফেসবুকটা কালকে লগ আউট হয়ে গেছে আর কিছুতেই পাসওয়ার্ড মনে করতে পারছি না সেই যে দুঃখে আমি হ্যাঁ, পুজো দিদির হচ্ছে ফেসবুক থেকে লাইভে এলাম নাহলে আমার ফোন থেকে লাইভে আসার কথা ছিল সেই জন্য আমি বলছি না আমার নামটা খুব কষ্ট আমার সবাই বলছে পূজাদির কষ্ট কিন্তু কষ্টটা আসলে আমার ওর ভীষণ কষ্ট হচ্ছে সবাই প্লিজ একটা কিস দাও না শোনো ও আমার মনোজ মল্লিক যে প্লিজ একটু কিস দাও কিস তো ঠোঁটে এই শোনো না কিসটা কি টাইপের হয় খায় না গলায় পড়ে হ্যাঁ কিস কিস করছে যে এমন মারবো না মুখের মধ্যে স্বপন রয় দারুণ লাগছে তোদের থ্যাংক ইউ স্বপন ওদের বিশেষ তোমরা দুজন আছো আর কেউ নেই আছে ক্লাসের ভেতরে স্বপন ফোন ফোন আসছে রিসিভ করো ফোন আসছে ও দিদি ফোন করছে বলছে কিসে এত লাইফ আসছে আরে আমার দিদি স্বপন ঘোষ ফোন করছে আমার দিদি ফোন করছে বারবার ক্লাস লাগো ঠিক আছে এই দিদি তুই যদি হ্যাঁ। আমাদের লাইফটা দেখে থাকিস প্লিজ এখন ডিস্টার্ব করিস না প্লিজ আমি তো খুব গালি খাবি বলে দিলাম এই যে সৌরভ সর্দার এই যে পূজা তুমি এটা একটু সামনে আসো তুমি একটু সামনে আসো ধরো ধরো আমার হাতে এমনিতে লেগে গেছে বাবা আরে আমার দেখি কি করবে বলো অ্যাকচুয়ালি আমরা এমন একটা জায়গায় বসে আছি সেখানে পুরোটা ব্ল্যাক লাগছে ওই জন্য আসতে পারছি না বাবা আর পারছি না ধরে রাখতে ধর তুই চলো ওঠো টাইম চলে গেল পাবন দা কি করছে চলো বাই টেটে আজকে বাই মানে না আমরা হেঁটে হেঁটে যাই তো আগে না না না না দাঁড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে না দাঁড়িয়ে দাঁড়িয়ে না এখানে বসে বসে শেষ ওটা ও হাত ধরে বলতে দিই না না কিছু পিছনে দেখে দে বাচ্চা কত দেখছি বাই রেখে দিচ্ছ মনে পাগল দাঁড়া দাঁড়া এখন আসবে তো আরো অনেক কম দাঁড়া আর আর একজন তোমার আমার ক্রাশ ওর সাথে তুমি ওর ক্রাশ তোমাদের কি খাও কি কিস দাও না আমরা কি খাই না কিছু দেই না গলায় পড়ে চলো হ্যালো ফ্রেন্ডস এবার আমরা video calling sorry live live থেকে বিদায় নিচ্ছি বিদায় ফটো বেরিয়ে গেছে টাইম হয়ে আমাদের বাড়ি যেতে হবে কেউ নেই সেরকম কেউ নেই ওই জন্য আমরা বিদায় নিচ্ছি অনলাইন ধর কথা ভিডিও কি হচ্ছে লাইফ থেকে কি শান্তি ঠিক আছে কলেজ কি কোনো কাজ নেই কাজ আছে তো যাবা তোমরা সরতে কোথায় যাও বাড়ি যাবো এখন bye beauty bye bye miss bye miss you miss you tata tata tata well tata দেখেছো দেখো দেখো অ্যাংরি এগুলো দিচ্ছে এই কেউ অ্যাংরি ক্লাসে তোদের নাম ধরে ডাকছে টিচার হ্যাঁ ওই জন্য তো চলে যাচ্ছি ওই জন্য তো আমরা চলে যাচ্ছি কেন থাকো একজন বলছে ওই যে সৌরভ সরদা বলছে কেন থাকো কি লেগেছে কেউ হ্যাঁ, হাত তুমি জানো ঘোষ হ্যাঁ সমৃতা ঘোষ বাই ফোনটা বাড়িতে গিয়ে তোকে করবো দাঁড়া Sathi Sardar nice look thanks Puja কে আর একটু দেখি পূজা তোমাকে দেখবে